আছে কালো জাম বাবা একদম গরম গরম ভাজিয়ে নিয়ে ভালো করে বিছানাটা কর শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই মুহূর্তে এখন রয়েছে হাওড়া স্টেশনে তো আজকে সবাই মিলে মানে ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি হচ্ছে বেনারস আর আমাদের ট্রেনের নামটা বলে দেয় বিভূতি আর ট্রেনের স্টেশন নাম্বারটা দিয়েও দিয়েছে বারো নম্বর স্টেশন থেকে আমরা উঠবো তো আমাদের সাথে ইমনও যাচ্ছে তো ও স্টেশনে চলে এসছে ওটা একটু দেরি হলো বাট ঠিক আছে ইটস ওকে কোনো ব্যাপার না তো ওই জন্য ওয়েট করছি এখনও ট্রেন দেয়নি দেখা যাক কখন দেয় আর আমাদের ট্রেনের টাইম আছে আটটা না হ্যাঁ, দুদিনের জন্য বেনারস যাচ্ছি তাই ছাদের যত গাছ ছিল সব মোটামুটি একটু ছাওয়া জায়গায় রেখে গেলাম কারণ দুদিন তো গাছে জল পড়বে না তাই এগুলো মরে যাওয়ার চান্স কিন্তু বেশি কিন্তু যদিও এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই আশা করি এগুলো ভালোই থাকবে আর গাছগুলোতে না আমি একদম ভরে ভরে জল দিয়েছি মানে একটু বেশি করেই জল দিয়েছি যাতে দুদিন এরা একদম নিশ্চিন্তে থাকতে পারে আর এই যে ছাদ থেকে এসে এখানে আলুর দমটা আমি বসিয়েই গেছিলাম তো আলুর দমটা এখানে হয়ে গেছে এটা কাশ্মীর আলুর দম রাতে খাওয়ার জন্য একবারে বানিয়ে নিচ্ছি তো এটাকে এবার নামিয়ে না আমি এটা একদম ঠান্ডা করব তারপর আমি ফ্রিজে রেখে দেবো যাওয়ার আগে ফ্রিজ থেকে বার করব প্যাক করে ঢুকিয়ে নিয়ে চলে যাবো চলো এবার ওটা যাক ট্রেনে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা সবাই এখানে জায়গা মতো বসে পড়েছি একদম একটু অন্ধকার অন্ধকার দেখাতে লাগছে একদম ডট আটটায় আমাদের ট্রেন ছাড়লো হাফ হাফ করে না এতটা চা খেও না ফেলে না এখন খেলে পরে কি এখন খেলে রকম চেপে না

গন্ধ তো ভালোই ছাড়ছে রাখো নিচ্ছি মিষ্টিও রয়েছে কালো জাম বাবা একদম গরম গরম ভাজিয়ে নিয়ে এসছে হ্যাঁ, না আমার গায়ে ফেলো না কিন্তু ইমনের আনাসে আইসক্রিমের কৌটোর মধ্যে খাবার নিয়ে আসা হয়েছে হ্যাঁ, আলু দাও হ্যাঁ দাও দাও দাও আলু নিলে আমার কাছে নিতে পারিস হ্যাঁ। ঠিক আছে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে কাশ্মীরি আলুর দম এটা আমি বানিয়েছি আর মা করেছে রুটি আর কালো জাম একদম কিসমিস টিসমিস দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল বানিয়েছি বাবা দাদা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আমরা কারণ তাড়াতাড়ি খেয়ে নেয় বেটার বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ঠিক আছে এবার जाओ अब देखिए मजबूरी में करी तो बहुत दूर बनी और हाँ, तो हाँ, ये माँ तो डाइनिंग टेबल है <laughs> अच्छा, अच्छा, अच्छा, देखो मॉर्निंग में सुबह में जाइए शाम के रात में जाइए तो खा দাদা রিমন এখানে বিছানা করছে তো আমার বিছানা এখানে রেডি আর বাবাও শুয়ে পড়েছে নিচে তো এখন অলমোস্ট দশটা কুড়ি বাজে আর আমরা সবাই মোটামুটি শুয়ে পড়েছি বাবাও তো ঘুমিয়ে পড়েছে মাও ওই ঘুমানো অবস্থায় রয়েছে তো আর আমি দাদা আর ইমন গল্প করছি ইমন আছে ঠিক আমার এই ওপরটায় আর দাদা আছে এই পাশে এই যে ও এখানে রয়েছে আর মা নিচে রয়েছে আর আমার নিচে রয়েছে বাবা এই হচ্ছে গিয়ে ব্যাপার আসলে সিটটা অন্যরকম পড়েছিল বাট যাদের পড়েছিল কথাবার্তা বলে ম্যানেজ করে নিয়েছি তো গাইজ চলো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে একেবারে বেনারসে গিয়ে গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে নেক্সট ডে তো এখন বাজে চলেছে সাতটা সাতটা একটু বেশি বাজে তো আমরা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ঢুকে পড়েছি না তোমার উত্তরপ্রদেশ ঢুকে পড়েছি হ্যাঁ। উত্তরপ্রদেশ But I'm here if you need আমরা এখন দিনদয়াল প্রয়াগ স্টেশনে ঢুকছি এরপরে কাশি তারপরে বেনারস আরও মোটামুটি এক ঘন্টা লাগবে তো কাশি আমরা পৌঁছে গেছি এই যে গঙ্গা আর কিছুক্ষণ আধ ঘন্টার মধ্যেই বেনারস পৌঁছে যাবো Thank you. তো স্টেশনটা ভীষণই সুন্দর তোমাদের একটু ব্যাকে দেখাচ্ছি দেখো তো একদম নটা সাড়ে নটা একদম ডট টাইমে ট্রেন এসে নামালো বেনারসে তো এবার যাবো হচ্ছে এখান থেকে হোটেল Thank you. জুড়ে গেছি একদম ওটা ফিক্সড এবার সোজা যাবো হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো তারপর আবার কথা হচ্ছে see the light from my bedroom door I've been staying up late, I don't know what for But I'm here if you need এই জাস্ট রুমে ঢুকলাম তো চেক ইন টাইম ছিল বারোটা তাও অনেক রিকোয়েস্ট করার পর যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তো অনেক রিকোয়েস্ট করার পর আমাদের রুমটা দিয়ে দিয়েছে তো এই রুমটা আমি পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখ তো এই পার্টটা আমি এত পর্যন্তই রাখছি এরপরে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের জন্য আনবো তো এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থাকবে বাই বাই